প্রতিশোধ নেবে না আমি বাধা দেব না একবার বলে চাই কেন প্রতিশোধ নেব না আমি বাধা দেব না একবার চলে গেছো দূরে পারি না তোমায় ভুলে যেতে বুকের জমানো ব্যথা কান্নার মোনা চলে ঢেউ ভাঙে চোখের নদীতে অন্যের হাত ধরে চলে গেছো দূরে পারি